পানি সঠিকভাবে পান না করলে আপনি বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারেন যেমন গ্যাস কিডনি দুর্বলতা অস্বস্তি লাগা পাকস্থলিত অসুখ ওজন কমে যাওয়া স্কিন অ্যালার্জি চুলকানি লিভার খারাপ হওয়া কষ্টকাঠিন্য মাথা ব্যথা গিরায় গিরায় ব্যথা পেশির দুর্বলতা বারবার অসুখ হওয়া খাদ্য হজম না হওয়া ব্রণ ও দাগের জ্বালাপোড়া দাঁত white heads black heads skin তৈলাক্ত হওয়া শুষ্কতা মোটা না হওয়া চুল পড়ে যাওয়া রাতে ঘুম না আসা শরীরে চর্বি জমে যাওয়া ওজন বাড়েও না কমেও না ইত্যাদি শুধু পানি সঠিকভাবে পান না করলে হতে পারে সুতরাং বুঝতে পারছেন আপনি যদি পানি সঠিকভাবে সঠিক পরিমাণে পান করতে পারেন তাহলে আপনি সুস্থ থাকতে পারবেন